走来走来，把鞋扔。 কাঠের পথে কে যাও তুমি पूजे আছে এবার তাহলে চলো যাই ঠিক আছে চলো